মন জানে তুই ছাড়া কি একা লাগে কাছেলের হৃদয়েতে প্রেম জাগে মন জানে তুই ছাড়া কি একা লাগে কাছেলের হৃদয়েতে তোরি ইশারায় আজকাল মন হারায় হয়নি আগে মন জানে তুই ছাড়া কি একা লাগে কাছে হৃদয়েতে প্রেম জাগে ছাড়া কি একা লাগে কাছে জানে কতখানি চেয়েছি তোকে আমি জীবনে তুই যে আমার সবচেয়ে বেশি দামি ঠিকানা তোর আমার হলো রাত শেষে যে সকাল এলো স্বপ্নগুলো সবই সত্যি যে হলো ভালোবাসি এই কথা কি বলা লাগে শুধু শত ভাগে জানি তুই ছাড়া আছে যত আসি সাথ তো বুঝে মেটে না এতটা ভালোবাসি মন যে তবু ভরে না কেন যে হয় এমন প্রণয় মন সারাক্ষণ তোর কথা কয় তোরই ভব দূরে গেলে এই মনেতে ব্যথা লাগে

কি একা লাগে কাছে এলে হৃদয়েতে প্রেম জাগে মুঞ্জনে তুই ছাড়া কি একা লাগে